ভিডিওটা উপরে ধাক্কা দিবেন না প্লিজ ভালো লাগলে একটা শেয়ার করে দিবেন আল্লাহ রসুল সাল্লাম যখন বিপদে পড়তেন যখন প্রেশানের সম্মুখীন হতেন তখন এই দোয়া পাঠ করতেন এবং সাহাবাদেরকে পাঠ করতে বলতেন ইয়া ইয়া প্লিজ একটা শেয়ার করে দিবেন